উনিশশো তিরিশের ওয়ার্ল্ড কাপ ফাইনালে চার দুই গোলে উরুগুয়ের কাছে হেরে যায় আর্জেন্টিনা ফুটবল যে বল দিয়ে খেলা হতো তা ছিল মূলত পশুর মাথা পাকস্থলী বা সেলাই করা কাপড়ের গাড়িটি হাই গাইজ ফুটবল খেলার জন্য সবচেয়ে দরকারি জিনিসটা কি ফুটবল অবভিয়াসলি আর কিছু থাকুক বা না থাকুক একটি ফুটবল থাকলেই খেলা যায় অনেকে অবশ্য বোতল দিয়েও কাজ চালিয়ে নেয় এখন আমরা যে ফুটবল দেখি এটি কি আগেও এরকম ছিল না সময়ের সাথে সাথে ফুটবলের বলেরও পরিবর্তন হয়েছে এই ভিডিওতে আমরা ফুটবলের বলের পরিবর্তনের যাত্রা দেখতে পাবো I hope you enjoy the video ফুটবলের বলের পরিবর্তনে সর্বপ্রথম ভূমিকা রাখেন চার্লস গুডিয়ার আঠারোশো সালে চার্লস গুডিয়ারই আবিষ্কার করেন ফুটবলের ভেতরে থাকা রাবারের ব্লাডারটি আঠারোশো সালে মূলত তার হাত ধরেই বলটা একটু সভ্য হয়েছে এর আগে ফুটবল যে বল দিয়ে খেলা হতো তা ছিল মূলত পশু প্রাণীর মাথা পাকস্থলী বা সেলাই করা কাপড়ের গাঠটি ইউ হ্যাড মি রাইট পশু প্রাণীর পাকস্থলী কাপড়ের গাঠটি কাপড়ের গাঠটি হচ্ছে কাপড়কে মুড়িয়ে ওটাকে সেলাই করে ব্যবহার করা পাকস্থলীকে শুধু চামড়া দিয়ে মুড়িয়ে খেলা শুরু করা হতো তবে এ বল খেলোয়াড়দের লাথি খুব বেশি সহ্য করতে পারত না গুডিয়ারের আবিষ্কৃত রাবারের ব্লাডারটি সবার ব্যবহারে আস্তে আস্তে বিংশ শতাব্দী চলে আসে আঠারোশো সাল এবং আঠারোশো সালে ফুটবল অ্যাসোসিয়েশন বলের সাইজ এবং ওজনের নীতিমালা দেয় যার ফলে মাথা বা পাকস্থলীর মতো জিনিস ফুটবল বানানোর উপকরণের তালিকা থেকে সরে আসে কারণ এগুলো নির্দিষ্ট ওজনের পাওয়া যেত না আঠারোশো তেষট্টি নীতিমালা অনুসারে ফুটবলের বলকে অবশ্যই পরিপূর্ণ গোল হতে হবে এবং পরিধি সাতাশ থেকে আঠাশ ইঞ্চের মধ্যে হবে এবং আঠারোশো বাহাত্তরের নীতিমালা অনুসারে ফুটবলের বলের ওজন চোদ্দ থেকে ষোলো আউন্স বা চারশো থেকে চারশো গ্রামের মধ্যে হতে হবে আঠারোশো সালে বাণিজ্যিকভাবে ফুটবল বানানো শুরু করে থমলিনসন্স অব গ্লাসগো এবং মিটার নামে দুটি ব্র্যান্ড ফুটবল বানানোর ক্ষেত্রে তখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো ফুটবলের নির্দিষ্ট আকৃতি ধরে রাখার উপর এর জন্য প্রয়োজন হতো খুব মোটা ও ভারী চামড়া সাধারণত গরুর লেজের চামড়া দিয়ে তৈরি হতো সবচেয়ে ভালো বলগুলো এবং ঘাড়ের চামড়া দিয়ে তৈরি হতো অপেক্ষাকৃত সস্তা বলগুলো বলের এই আকার আকৃতি খেলায় যে কত বড় ভূমিকা রাখতে পারে তার বড় একটি উদাহরণ হলো উনিশশো তিরিশের ওয়ার্ল্ড কাপ ফাইনাল যেখানে আর্জেন্টিনা এবং উরুগুয়ে দুই দলই তাদের নিজের দেশের বল দিয়ে খেলতে চায় পরে টসের মাধ্যমে প্রথম প্রথমার্ধে খেলা হয় আর্জেন্টিনার বল দিয়ে এবং পরের অর্ধে খেলা হয় উরুগুয়ের বল দিয়ে প্রথমার্ধ শেষে দুই এক গোলে এগিয়ে থাকলেও পরের অর্ধে চার দুই গোলে হেরে যায় Argentina sorry Argentina fans just information nothing personal পরিচিত বলের কারণে হয়তো এমনটা হয়েছিল এরপর বিংশ শতাব্দীতে শুরু হলো বলের নতুন যাত্রা এ যাত্রায় বলের ভিতরে যে রাবারের ব্লাডারটি ছিল সেটি আরো দৃঢ় করা হয় উপরে দেওয়া হয় চামড়ার আস্তরণ উপরের চামড়ার আস্তরণ আঠারোটি খণ্ড সেলাই করে লাগানো হয় আঠারোটি খণ্ড লাগানো হতো ছয়টি প্লেটে এই বলের সাধারণ একটি রং হয়ে দাঁড়ায় ঘন বাদামি এই বলটি দর্শকদের জন্য মোটেই ভালো ছিল না কারণ দূর থেকে বলটি ভালো করে দেখা যেত না এবং আরেকটি মেজর প্রবলেম এটা ছিল যে এর সুতার সেলাই এবং চামড়া যথেষ্ট পরিমাণ পানি শুষে নিত ফলে প্লেয়ারদের হেড করার অনুভূতি মোটেই সুখকর ছিল না বৃষ্টিতে বল হয়ে যেত যথেষ্ট ভারী যার প্রভাব পড়তো খেলায় বলের পরবর্তী দৃশ্যমান পরিবর্তনটি আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খেলা চলাকালীন যেন বলের আকার আকৃতির পরিবর্তন না হয়ে যায় তাই ব্লাডার এবং আস্তরণের মাঝে পাতলা ধাতু শীত দেওয়া হয় আর রাতে খেলার জন্য এবং দর্শকদের কথা বিবেচনা করে পরিবর্তন আসে রঙে স্বাভাবিক সময় বলের রং থাকতো সাদা এবং তুষারপাতের সময় রং হতো কমলা সিনথেটিক চামড়ার বল দিয়ে খেলা শুরু হয় এই সময় থেকে যদিও এর জনপ্রিয়তা পেতে বহুদিন লেগে যায় সিনথেটিক চামড়ার বল হচ্ছে কৃত্রিম চামড়ার বল কিন্তু তখনও আকার আকৃতি ওজন নিয়ে বিবাদের মীমাংসা হয়নি ফিফা কোনো নিয়ম বেঁধে না দেওয়ায় এক এক দেশ এক এক রকম বল নিয়ে খেলতে থাকে তখন আসেন রিচার্ড বাকমিনস্টার ফুলার যিনি ফুলারিন নামক একটি অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ নিয়ে কাজ করেন ফুলারিনের স্ট্রাকচারের মতো করে বানানো হয় বাকমিনস্টার বল এই বলের সার্ফেস তৈরি হয় বৃষ্টি ছয় কোনা আকৃতি আকৃতির এবং বারোটি পাঁচকোন আকৃতির চামড়ার প্লেট দিয়ে এই বত্রিশটি প্লেট এত ভালোভাবে সাজানো গিয়েছিল যে বলটি একদম পারফেক্ট গোলাকৃতি পায় এটি ছিল পুরোপুরি সাদা উনিশশো সত্তরের ওয়ার্ল্ড কাপে এটির মতোই কিন্তু এটি থেকে কিছুটা উন্নত মানের বল নিয়ে আসে অ্যাডিডাস যা বিশ্বে পরিচিতি পায় অ্যাডিডাস টেলস্টার নামে এই টেলস্টারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই ছিল যে এর পাশাপাশি দুটি পাতের রং এক ছিল না একটি পাত সাদা হলে অন্যটি হবে কালো এর ফলে প্লেয়ারদের বলের গতি সম্পর্কে বুঝতে সুবিধা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সিনথেটিকের বল এসেছিল তা সকলের কাছে পৌঁছে যায় এই সময় উনিশশো সালের দিকে দেখা যায় প্রায় প্রতিটি দেশই নিজেদের বলে ব্যবহার করছে সিনথেটিক চামড়া বা কৃত্রিম চামড়া উনিশশো সালের দিকে এই বলের উপরে দেওয়া হয় রাবারের পাতলা আবরণ যা বলের ভেতর পানি ঢোকা এবং চুয়ে পড়া আটকায় চার বছর পর উনিশশো ছিয়াশির ওয়ার্ল্ড কাপে আসে আরও উন্নত পলিউরিথিন আস্তরিত বল উনিশশো সালে ফুটবলের আকার আকৃতি ওজন নিয়ে ধরাবাধা নিয়ম বেঁধে দেয় ফিফা এর আগ পর্যন্ত অফিসিয়াল কোনো মাপযোগ ছাড়াই খেলা হয় সকল বিশ্বকাপ উনিশশো সালে ফ্রান্সে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপে প্রথম পরিপূর্ণ অফিসিয়ালিটি ছোঁয়া নিয়ে আসে ট্রিকালার নামক বলটি সেটি ছিল মূলত টেলস্টারেরই মডিফাইড ভার্সন এই বলে তিনটি রং ছিল লাল নীল এবং সাদা যা ফ্রান্সের পতাকাকে রিপ্রেজেন্ট করে এরপর বলের আরও একটি বড় পরিবর্তন আসে দু সালের জাপান কোরিয়া ওয়ার্ল্ড কাপের ফিবারোবা বলে ঐতিহ্যবাহী সাদা কালোর সঙ্গে যুক্ত হয় সোনালি রং তবে সবচেয়ে বড় পরিবর্তনটি আসে দু সালের জার্মানি বিশ্বকাপে যেখানে অ্যাডিডাস নিয়ে আসে নতুন তিন জিএস বল পুরনো বত্রিশটি প্লেটের পরিবর্তে এর পৃষ্ঠে ছিল চোদ্দটি প্লেট যা বলটিকে খেলোয়াড়দের আরও নিজের কন্ট্রোলে নিয়ে আসতে সাহায্য করে এছাড়া এ সময় বলটি সবচেয়ে ভালো গোলাকৃতি পায় এ সময় প্লেটগুলো সেলাই না করে আঠা দিয়ে দৃঢ়ভাবে জুড়ে দেওয়া হয় এই প্রসেসের আরও আপডেটেড ভার্সন হিসেবে দু সালের সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপে আসে জাবুলানি এর পৃষ্ঠে ছিল কেবল আটটি প্লেট বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত বল ছিল এটি এর মুভমেন্ট ও গতি যথেষ্ট ভোগায় প্লেয়ারদের এই সমস্যা দূর করে দু সালের ব্রাজিল বিশ্বকাপে আসে ব্রাজুকা ছয়টি পলিউরিথিনের প্লেটের এই বলের খেলা যথেষ্ট উপভোগ্য ছিল দু সালে রাশিয়া বিশ্বকাপে টেলস্টার ফিরে আসে নতুন রূপে ঐতিহ্যবাহী সাদা কালো রং থাকলেও প্লেটের ডিজাইন ছিল একদম ব্যতিক্রম বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ভালো বলের খেতাব পায় এ বলটি যদিও খেলা চলাকালীন বল ছিদ্র হয়ে গিয়েছিল সো ফুটবলে যাত্রা শুরু হয়েছিল পশু প্রাণীর মাথা ও পাকস্থলী থেকে সেটি চামড়া ও সিনথেটিকের যুগ পার করে চলে এসেছে পলিউরিথিনের যুগে তবে এ যাত্রা থেমে থাকবে না এখনও চেষ্টা চালানো হচ্ছে কিভাবে বলকে আরো বেশি উন্নত করা যায় এবং গোল করা যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে then please like the video এতে করে ইউটিউব আমার ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেবে and subscribe to my YouTube channel যেন পরে ভিডিওগুলো মিস না করে ফেলে